দুশ্মনের রসুল আমাদেরকে চিনতে হবে সত্যিকারের দুশ্মনের রসুল কারা সত্যিকারের নবীর প্রেমিক কারা এই নবীর প্রেমিককে যদি আমরা চিনতে ভুল করি তাহলে আমাদের জীবনের জন্য কি আছে কি আছে বিপদ আছে আমরা মুসলমান না এক মুসলমান আর এক মুসলমানকে নবীর দুশ্মন মনে করি একেরা বলুন এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যাক আমি অনেক খুশি হয়েছি যে ভারতের নফুর শর্মা আমার নবীজি অবমাননা করেছেন এই অবমাননার বিরুদ্ধে সারা পৃথিবী তত প্রতিবাদ হয়েছে বিশেষ করে বাংলাদেশের কিছু মানুষ তারা দুশ্মনের রসুলকে এতদিন পরে হলো চিনতে পেরেছে এই জন্য আমি আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করতেছি বলেন আলহামদুলিল্লাহ যারা আমার রাসুলকে নিয়ে অবমাননা করে যারা ইমান আনে না আমাদের নবীজিকে রাসুল বলে স্বীকার করে না আমার নবীজিকে শ্রেষ্ঠ রাসুল হিসাবে স্বীকার করে না আমার নবীজিকে নবী বলে স্বীকার করে না নবীর আদর্শকে যারা ঘৃণা করে তারাই হলো দুশ্মনের সুর তারাই হলো আমার নবীর শত্রু ঠিক কিনা কোন মুসলমান নবীর শত্রু হতে পারে না বলেন কোন মুসলমান নবীর শত্রু হতে পারে না কারণ নবীর শত্রুরা কখনো মুসলিম মমিন হতে পারেন না ঠিক কিনা বলুন কারণ একজন মৌমিনকে মুসলিম হতে হলে মৌমিন হতে হলে কি বলতে হবে আল্লাহ কোনো নাই রাসুল স্বীকৃতি দিয়ে এবং আল্লাহকে একমাত্র প্রভু মেনে তাকে মুমিন হতে হয় মুসলিম হতে হয় সুতরাং কোন মুসলিম দুশ্মনের রসুল হতে পারে না টিকিরা হল দুশ্মনের রসুল মুখে দাঁড়িয়ে রাখতে পারে কথা বলেন না কেন রসুল কি নবী সুন্নত পালন করবে আর যিনি নবী সুন্নত পালন করবে পাঁচ নামাজ পড়বে দরুদ করবে কুরবানি করবে তারা কখনো দুশ্মনের রসুল হতে পারেন না ঠিক কিনা যারা মুসলমানকে দুশ্মনের রসুলের ত্যাগ দেয় তারা হলো এই মুসলমানদের পরম শত্রু এই কিনা বলল তারা মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায় মুসলমানদের ভিতরে ফেরকা সৃষ্টি করতে চায় ঠিক কিনা বলল সুতরাং সারা পৃথিবীর সমস্ত মুসলমান পরিচয় করে দিয়েছে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা সকলে মৌমিন ভাই ভাই আমরা সকলে মুসলমান আমরা সকলে নবীর প্রেমিক উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ পাক বললেন ইন্না শানিআ ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় আপনার শত্রুরা বংশ আবতার হে আমার হাবিব আপনার ছেলে সন্তান পৃথিবীতে জীবিত না থাকতে পারে আপনার কোন সন্তান জীবিত না থাকতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল মেয়ের দিক দিয়ে হলেও কিয়ামত পর্যন্ত আমি আপনার বংশ জিকিয়ে রাখবো উচ্চ পর্যন্ত আমার নবীর বংশ পৃথিবীতে থাকবে আল্লাহ থাকবে কেমন পর্যন্ত মেয়ের বংশ দিয়ে আমার নবীর বংশকে কেমন পর্যন্ত টিকিয়ে রাখবেন উচ্চ দুই নম্বর আধ্যাত্মিক সন্তান এই পৃথিবীতে যত উন্মত আসবে সমস্ত উন্মতারা আপনার আধ্যাত্মিক সন্তান সকলে আপনার আধ্যাত্মিক ছেলে মেয়ে আপনার উন্মত আপনার ছেলে মেয়ের রুহানি ভাবে আমার নবী যে আমাদের রুহানি পিতা আধ্যাত্মিক পিতা আমরা সকলে নবীর রুহানি সন্তান উচ্চ অবস্থায় বড় আজকে চোদ্দশো বছর পরেও আমার নবীর অবমাননার বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে চোখের পানি ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমার নবীর প্রতি ভালোবাসার প্রকাশ করে গেছে আল্লাহ পাক চোদ্দশ বছর পরেও যিনি আমার নবীজির রোহানি সন্তানরা নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে কে আমার পর্যন্ত আমার নবীর রৌলক থাকবে আমার নবীর বংশ থাকবে আউলাদ রসুল থাকবে রোহানি সন্তানেরা থাকবে কে আমার পর্যন্ত আমার নবীর সম্মানকে আলোচনার মধ্য দিয়ে আমার নবীর সন্তানকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে রাখবেন উচ্চ করে রাখবেন সম্মানিত করে রাখবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন এবং আপনারা দেখবেন যারা আমার নবীজিকে যারা কষ্ট দিয়েছে যে নবীকে নির্বংশ বলেছে আফতার বলেছে আজকে তার নাম নেওয়ার মতো তার গুণগান করার মতো পৃথিবীতে কোন মানুষ বেঁচে নেই একটি নাম একটা মানুষ দেখেন আজ পর্যন্ত আমরা কোনো হিন্দুকেও দেখি নাই দেখি নাই করে তার দেখেছেন আপনারা তফসিরের কিতাবে লিখেছেন আমার নবীজিকে বলেছে আল্লাহ পাক বলেন দুশ্মনের সকলে হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে আমার সম্মান আমি আপনার আলোচনাকে উপলব্ধ করেছি যুগ যুগ ধরে আপনার আলোচনা চলবে ইন্নাকালা আলা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এই সূরা কাউসারের শিক্ষা হলো আল্লাহ পাক এই উম্মতের জন্য কি দান করলেন ইন্না আতাইনাকাল কাউসার হাউজে কাউসার দান করেছেন নবীর হাতে আমরা হাউজে কাউসার পান করব আল্লাহ পাক তুমি কবুল আমিন দুই নম্বর এই হাউজে কাউসারের পরিবর্তে দুটো কাজ আপনি আপনার কবর জন্য আপনার কবর নিমিত্তে শুকরিয়া আদায় করে নামাজ পড়বেন নামাজ আদায় করবেন ওয়ান হার দুই নম্বর হলো কোরবানি করবেন জাওয়াজ দিয়ে সুবহানাল্লাহ সেই কোরবানি আমাদের সামনে এসে গেছে আপনার দুশ্মনেরা নির্বংশ হয়ে যাবে আপনার দুশ্মনেরা নির্বংশ হয়ে যাবে এই জন্য সতর্ক থাকতে হবে রাসনের প্রেম ভালোবাসাকে মর্যাদা দিতে হবে এমন নাই রসুল আলে বলামা নাইবে রসুল ওরা সাতুল তাদের প্রতি সম্মান ইজ্জত মর্যাদা মুক্তি ভালোবাসা থাকতে হবে আমি বলছি না যে এত বেশি ভক্তি শ্রদ্ধা করেন আবার তাদেরকে আপনারা আবার খোদা বানিয়ে ফেলবেন যে তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে চিন্তা করবেন ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে কাকে কি পরিমাণ সম্মান দিতে হবে এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমার মা আমার কাছ থেকে কি পরিমাণ সম্মানের যোগ্য আমার বাবা আমার পক্ষ থেকে কি পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য আমার স্ত্রী আমার পক্ষ থেকে কি পরিমাণ ভালোবাসা পাওয়ার যোগ্য আমার মেয়ে আমার পক্ষ থেকে কি পরিমাণ ভালোবাসা পাওয়ার যোগ্য আমার সন্তান আমার কাছ থেকে কি ধরনের ভালোবাসা পাবে এগুলো তো আমাদের জ্ঞান থাকতে হবে আর এই জ্ঞান একমাত্র ইসলাম দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলম আমাকে ভালোবাসবেন কিভাবে তাদের গিব তাদের শেখায় তাদের বদনাম এগুলা বোঝানো যাবে না উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি একজনকে একটা না করছেন তার প্রতি আপনার সর্বোচ্চ শ্রদ্ধা তাকে কারণ আমি যার একটা করছি তাকে নিয়ে আমি নামাজ আদায় করছি তার প্রতি আমার শ্রদ্ধা কিন্তু সেখানে যদি আপনি মানুষের সেই শ্রদ্ধাকে নষ্ট করেন সেই ভালোবাসাকে নষ্ট করেন তাহলে তো আমরা আল্লাহর আজাবের গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা বলুন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সকলে আমিন